ছোটবেলা থেকেই অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে মেডিকেলে পড়াশোনা করার প্রতি বছর এক লাখেরও বেশি শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন প্রতিটা ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ভিন্ন ভিন্ন হয়ে থাকে তেমনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নেও আছে ভিন্নতা একশো নম্বরের ভর্তি পরীক্ষায় সময় থাকে মাত্র ষাট মিনিট আমরা যদি বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নির্দিষ্ট কিছু প্যাটার্নের উপর ভিত্তি করে হয়ে থাকে তাই শিক্ষার্থীদের এই প্রশ্নগুলো আরো সহজভাবে বোঝার জন্য টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি medical admission question solve course একজন স্টুডেন্ট সে একাদশ বা দ্বাদশ যে ক্লাসেই থাকুক না কেন সে এখনই চাইলে শুরু করতে পারে অ্যাডমিশনের প্রস্তুতি কিন্তু সেই জন্য তার প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে একজন মেডিকেল ক্যান্ডিডেটকে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে কিন্তু এটা দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী জানে না কখন এবং কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতে হয় আমাদের এই কোর্সে আমরা বিগত পনেরো বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ইংরেজি ও সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও থাকবে বিভিন্ন বছরে সালের ক্রমানুসারে অর্থাৎ বিগত পনেরো বছরে আসা বায়োলজি প্রশ্নের পনেরোটি ভিডিও গত পনেরো বছরে আসা রসায়ন প্রশ্নের পনেরোটি ভিডিও এভাবে সর্বমোট পঁচাত্তরটি ভিডিওতে পাঁচটি সাবজেক্ট কভার হবে তাই যারা মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার স্বপ্ন নিয়ে নিজেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে রাখতে চাও তারা আজই যুক্ত হয়ে যাও টেন মিনিট স্কুলের মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন সলভ কোর্সে